তোমরা পিড়ি যতই বাঁধনা স্বামীর সেবা না করিলে বরকত হবে না মাবন তোমরা পিড়ি যতই বাঁধনা স্বামীর সেবা না করিলে বরকত হবে না মাবন যতই বাধনা নামাজ রোজা না করিলে বরকত হবে না ও দলে দলে দলে দলে দলে দলে বসে তোমরা গল্প গুজব করো কে কতটা পিড়ি বাঁধতে পারো আনা আনি ধরো জোরে বলুন সুবহানাল্লাহ আজকাল মা বোনেরা করে না তিন চারটা গোল হয়ে বসে গেছে তুই কাত্তাটি বাঁধলিটে তোর কাত্তাটি স্টক হইল কাঞ্জুসের বেটি মমতা আর এরা সবাই হলো মোদি টাকলু অতলে তলে তলে তলে তলে তলে বসে তোমরা গল্প গজব কর কে কতটা পেড়ি বাঁধতে পারো আনা আনি ধরা নামে ভরা আর আনান ধরো না বেড়িতে কোরআন পড়ো বাড়িতে আনান ধরো না বেড়িতে কোরআন পড়ো বাড়িতে আল্লাহ তোমায় করবে পার নইলে তোমরা ডুবে যাবে নইলে তোমরা ডুবে যাবে নইলে তোমরা ডুবে যাবে তো চোখের মাচার মাবন তোমরা বিড়ি যতই বাঁধো না স্বামীর সে না বরকত হবে না বাবন তোমার পিড়ি যতই বাঁধো না নামাজ রোজা না করিলে বরকত হবে না ও টাইমে টাইমে পাঁচ বাক্যের নামাজ তোমরা পড়ো একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো আর টাইম আছে বাচ্চারা নামাজ তোমরা পড়ো একটুখানি সময় পেলে স্বামীর সেবা কর আর স্বামীর সেবা করো না আল্লাহর মদত করো না স্বামীর সেবা করো না আল্লাহর মদত করো না আল্লাহ তোমায় করবে আরে বামন গো তোমার পিড়ি যতই বাঁধো না নামাজ রোজা না করিলে বর্জন হবে না বামন গো তোমার পিড়ি যতই বাঁধো নামাজ রোজা না করিলে বর্জন হবে না জোরে বলুন সুবহানাল্লাহ এই যে জিনারা বসে আছেন ভাই পাঁচ